তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনারা জানেন যে বাংলাদেশে ফ্রি ফায়ার ব্যান হওয়ার পর থেকেই হলো বিপিন দিয়ে অনেকে গেম খেলে যেতে হচ্ছে ফলে নেট কানেকশন অনেক খুব খারাপ হচ্ছে যেমন আমার মতো তো দেখতেই পাচ্ছেন আমার দুইশো প্লাস রয়েছে এই মতো অবস্থায় আপনাকে একটি ট্রিক দেখিয়ে দিব যার মাধ্যমে নেট কানেকশন খুবই ভালো থাকবে যদি ভিডিওটি ভালো হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভালো না হয়ে থাকে তো সাবস্ক্রাইব করার দরকার নেই চলুন ভিডিও শুরু করা যাক তো দেখতেই পাচ্ছেন যে ভিপিএন আমরা যেমন ভিপিএন কানেক্টেড করা রয়েছে আর আর বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে খেলতে তো দেখতেই পাচ্ছেন যে আমাকে অযথা মারা দেওয়া যাচ্ছে এই সময় আপনাকে শুধুমাত্র আপনাকে গেমটাকে ব্যাক করে দিয়ে যে যে ভিপিএনটা চালু রয়েছে সেটা অফ করে দেবেন দিয়ে আবার গেমে ঢুকে যাবেন কিছুক্ষণ অপেক্ষা করবেন তো ভাই আমার নেট কানেকশন দেখুন সবাই তো দেখুন আমার সত্তর প্লাস হয়ে গেছে নেট কানেকশন পুরো ভালো হয়ে গেছে দেখি খেলা কেমন হয় তো খেলায় অনেক ভালো যাচ্ছে যে তো যদি ভিডিওটি ভালো হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল নোটিফিকেশন অন করে দেবেন তো আপনাকে দেখি আর কিছুক্ষণ খেলাটা খেলা দেখেন একটু কীরকম হচ্ছে নেট কানেকশন তো খুবই ভালো খেলা যাচ্ছে যদি ভিডিওটি ভালো হয়ে থাকে তো সাবস্ক্রাইব করে দেবেন তো বেল নোটিফিকেশন অন করে দেবেন তো আপাতত বাই বাই